হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো কামিং চ্যাটে একটা নতুন আপডেট এসেছে যারা কামিং চ্যাটে কাজ করেন তারা জানেন কামিং চ্যাট কি এখন আর এটা নিয়ে বলার কোনো কারণ নেই আমি এই আপডেটটা নিয়ে আলোচনা করব আজকে তবে তার আগে আমাকে কেউ কেউ বলেছেন কামিং চ্যাটে আপডেট তারা ইনস্টল করতে পারছেন না আপডেটটা তারা বুঝতে পারছেন না কী করে আপডেটটা ইনস্টল করতে হবে সেই জন্যে আমি আজকে প্রথম থেকে মানে আপডেট করে দেখাবো তারপরে হচ্ছে এই আপডেটের মধ্যে কি আছে নতুন কি কি এসেছে এবং কিভাবে সেটা ব্যবহার করতে হবে সেগুলো আলোচনা করবে এই জন্য ভিডিও হয়তো একটু লম্বা হবে আপনারা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে এবং আমার পরিশ্রম সফল হবে তো তার আগে একটা অনুরোধ একটা ভিডিও তৈরি করতে এডিটিং করতে অনেক সময় লাগে অনেক সময় ব্যয় করতে হয় আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক করেন কিছু কমেন্ট করেন খুব ভালো লাগে কাজ করতে আগ্রহ পাই তাই অনুরোধ থাকবে যেহেতু এটাতে কোনো টাকা পয়সা লাগছে না তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটা অন করে দিবেন তাহলে আমার নতুন সব ভিডিও আপনাদের নোটিফিকেশান আকারে চলে যাবে তো চলুন শুরু করি এখানে জাস্ট আপনারা আপনাদের মোবাইল থেকে কামিং চ্যাট অ্যাপসটাতে ক্লিক করবেন সেটা ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে নিচে লেখা থাকবে এই যে আমার এখানে যেমন নিচে লেখা আছে এই যে এখানে আপডেট নাও এরকম লেখা থাকবে তো আপনারা হচ্ছে এখানে ক্লিক করলে আপডেট নাওতে ক্লিক করলেই হয়ে যাবে এটাতে ক্লিক করলে করলে আপনাদের নতুন একটা এরকম যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে আপনার ফোনের যে ব্রাউজারটা আপনি ব্যবহার করেন সেই ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন আমি এখানে ক্রোম সিলেক্ট করে দিলাম একটু সময় লাগবে সেই সময়টুকুতে অপেক্ষা করতে হবে তারপরে এরকম একটা পেজে নিয়ে যাবে এখানে জাস্ট লেখা আছে ডাউনলোড কামিং চ্যাট সমস্যাটা এখানেই হচ্ছে দেখুন এই যে ডাউনলোড কামিং চ্যাট যে লেখা আছে এই জায়গাটাতে এখানে আপনারা বুঝতে পারছেন না আপডেট কোথায় আমি কি আমার তো একটা আছে এখানে কেন আমি আবার ডাউনলোড করব। এখান থেকে এটাই আপডেট আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে আপনি জাস্ট এখানে ডাউনলোড কামিং চ্যাট বাটনটাতে ক্লিক করে দিবেন এখানে যে মেসেজটা আসছে এখানে লেখা আছে this type of file can harm your device হ্যাঁ মানে এটা বলতে চাচ্ছে যে আমাদের ডিভাইসটাকে ঝামেলা করতে পারে সমস্যা করতে পারে তো সেটা কোনো ব্যাপার না এরকম নোটিশ দিয়েই থাকে মোবাইলের সিকিউরিটি অপশন থেকে এরকম মেসেজ আসে অবশ্য অ্যাপসটা সেরকম কোনো ঝামেলা করবে না যেহেতু একটা ভালো প্রজেক্ট আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখন ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে বাকি কাজ ডাউনলোড হওয়ার পরে তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি এখন মানে এখানে দেখুন নিচে দেখা যাচ্ছে কামিং চ্যাট রিলিজ ভার্সনটা দেখাচ্ছে এপিকে এটা হয়ে গেছে এখন এই যে এখানে ওপেন যে একটা বাটন লেখা আছে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এখানে দেখুন এই যে ওপেন বাটনটা এই যে এই যে ওপেন বাটনটা লেখা আছে ওপেন লেখা এই লেখাটার উপরে জাস্ট ক্লিক করতে হবে এখানে ইনস্টল হচ্ছে আপনার কাছে এখন পারমিশন চাইছে যে আপনি ইনস্টল করবেন কি না তো আপনি এখানে শুধু ইনস্টল লেখা বারানটাতে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হয়ে গেলে এরকম নোটিশ আপনাকে দেখাবে অ্যাপ ইনস্টল আপনি তারপরে শুধু এখানে ক্লিক করে ওপেন করবেন তারপরে এখান থেকে আপনাকে পুরনো যে ফাইলটা আছে সেটা ডিলিট করবেন কিনা জানতে চাইবে আমি এখান থেকে রেখে দেবো আপনি ডিলিট করতে চাইলে করতে পারেন এটাই হচ্ছে কামিং যে এটার আপডেট দেওয়ার সিস্টেম এরপরে আমরা চলে যাব কিভাবে হচ্ছে কি আপডেট এসেছে এবং সেটাতে আমাদের কি কি কাজে লাগবে কি কি নতুন অপশন এলো এবং সেটা দিয়ে আমরা কি কি করতে পারি আপডেট দেওয়ার পরে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জানা দরকার অন্যান্য যা কিছু এসছে নতুন নতুন সেগুলো মোটামুটি আগে থেকে যারা কামিং চ্যাট ব্যবহার করছেন কামিং চ্যাটের প্রজেক্টটা যেহেতু অনেকদিন আগে মার্কেটে এসেছে এই জন্য এগুলো নিয়ে খুব বেশি কথা বলে সময় নষ্ট করে ভিডিও লম্বা করার কোনো মানে হয় না আমি শুধু যেটুকু দরকার খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি যেমন আপনারা এই আপডেটটা দেওয়ার পরে ওয়ালেটে যখন চলে আসবেন এসে দেখবেন এখানে কেএসএক্স নামে একটা কয়েন বা টোকেন এখানে যুক্ত হয়েছে যেটা হচ্ছে আপনারা মাইনিং করেছিলেন এতদিন ধরে হয়তো ওয়ালেটে দেখতে পারছিলেন না বা অনেকে আবার দেখার সিস্টেমটা জানতেন সেখান থেকে দেখে নিয়েছিলেন টোটাল টোকেনটা এখানে হলো আপনার চলে এসেছে হ্যাঁ তো এখন হলো এই টোকেনটা প্রাইস কত মার্কেটে অনেক কথাবার্তা ঘুরছে এটা হতে পারে বত্রিশ ডলারের মতো এরকম সেটা এখনও এদের কোনো কামিং চার্টের কোনো অফিসিয়াল ঘোষণা নেই এই টোকেনটার প্রাইস কত হতে পারে তবে এই টোকেনটা আপনি যেটা আপনি পেয়েছেন এটা সেল করতে পারবেন এরকম একটা ঘোষণা হচ্ছে তাদের টুইটার চ্যানেলে তারা দিয়েছে টুইটার অ্যাকাউন্টে দিয়েছে আমি সেটা একটু দেখাবো এবং সেটার উপর একটি কথা বলতে চাইব তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কবে বিক্রি করা যাবে হ্যাঁ কবে আপনি এটাতে ট্রেডিং করতে পারবেন এখানে দেখুন কামিং চ্যাট আরেকটা প্রাইস পোল দিয়েছে আপনি আপনারা চাইলে তাদের টুইটার অ্যাকাউন্টে গিয়ে এটাতে জয়েন করতে পারেন প্রজেক্টটা ভালো কামিং চ্যাট একটা ভালো প্রজেক্ট নিঃসন্দেহে যতদূর বোঝা যায় এখানে এই যে এই এই টুইটটা আমি আপনাদের দেখাতে চাই এখানে লিখে দিয়েছে কয়েকটা প্রশ্নের উত্তর আমাদের যেটা আমরা নিজেরা হয়তো করছি কারো কাছে বা মনে মনে চিন্তা করছি এখানে লিখে দিয়েছে I see a lot of people talking about the trending of KS X মানে তারা বলছে যে আমরা দেখছি অনেক মানুষ কেএস এক্সের ট্রেডিং নিয়ে কথা বলছে হ্যাঁ so is it actually happening এটা কি প্রকৃতপক্ষে হবে তারা এই প্রশ্ন করছে আমাদের হয়ে এবং তারা উত্তর দিয়েছে ইয়েস হবে হোয়েন কখন এটা লিখে দিয়েছে quarter on two thousand twenty two মানে দুই হাজার বাইশের প্রথম কোয়ার্টারে অর্থাৎ তিন মাসের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা আশা করতে পারি এটা ট্রেডিং শুরু হয়ে যাবে এবং তখন আমরা এটাকে আমাদের ওয়ালেট থেকে যে কোনো এক্সচেঞ্জে নিয়ে মাইনিং করতে পারবো এখানে তারা নিচে লিখে দিয়েছে mind KS X is airdropping to your coming chat wallet by today আজকেই এটা আপনার কামিং চ্যাট ওয়ালেটে চলে গিয়েছে এরকম একটা মেসেজ তারা দিয়ে দিয়েছে এই হচ্ছে মোটামুটি নতুন আপডেটের বিশেষ জানার বিষয় যেটা আর উল্টাপাল্টা কথা বললে বেশি কথা অনেক কিছু বললে এখানে বলা যায় অ্যানাউন্সমেন্ট আছে নিউ ফিউচার প্রিভিউ আছে অনেক কিছু এখানে করা যায় কিন্তু সেটা আমি এই মুহূর্তে বলতে চাই না বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না আর আরেকটা ব্যাপার এখানে আছে এসবিটিসি একটা ফাসুট আছে এখান থেকে একটা কয়েন কালেক্ট করা যায় তো আপনারা যদি মনে করেন এটা আপনাদের জানার দরকার আছে এই যে এটা জানার দরকার আছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং সেটা অবশ্যই আপনাদের বোঝার মতো এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করার চেষ্টা করব তো সেই সময় পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন যেন উৎসাহ পাই ভিডিও আপনাদের তৈরি করে দিতে পারি ভালো থাকবেন ধন্যবাদ